দুর্গা মন্দিরের ক্যাশ বাক্স চুরি করার সময় পাহারাদারের হাতে ধরা পড়ায় চোরের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে দুই পাহারাদার গুরুতর আহত হয়েছে আহত অবস্থায় তাদের রাজু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজুর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকার দুর্গা মন্দিরে আকাশে খেয়াল বাক্স মাঝে মাঝে চুরি হয় ಮಗದಿಗೆ ಎಣ್ಣೆ ಹಾಕಿದ ಕೊಟ್ಟಿನ ಕಾಲ್ಕದ ಕೇಳಬೇಕು ಸೂರ್ಯದೇನು ಗೋಡಿ ಲೈಟ್ ಮಾಡಿಸಿಕ ಲೈಟ್ ಬಂದ कर लाइट बंद कर लाइट बंद કરીને હશે આજકાલથી તીન જણ મોસમ ઠાકલા નાખી દેને আমার বাড়ি দিল নাকি দিল এই দেখতে আমি করবি দিল তাতে কী হয়েছে কিছু স্থানীয় সূত্রে জানা যায় মাদারীপুরের রাজুর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকার দুর্গা মন্দিরে রোববার দিবাগত গভীর রাতে তিন চারজনের চোর চক্রের সদস্যরা দুর্গা মন্দিরে ক্যাশ বাক্স ভাঙার চেষ্টা করে এ সময় আবাসিক এলাকার পাহারাদার এসকেন সর্দার ও কুট্টি খালাসি দুইজনে তাদের দেখতে পেয়ে সুর দিয়ে চোর চোর বলে চিৎকার করে এবং তাদের বাধা দেয় এ সময় চোর চক্রের সাথে তাদের ধস্তাধস্তি হয় আমাদের আজকে টেকেরহাট বন্দরের পূর্ব সর্বঙ্গল আবাসিকে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে পাহাড়ের পাহারাদারদের উপরে যে আজকে তাদের দুটা পাহারাদারের উপরে যে মর্মান্তিক যে হামলাটা হয়েছে আজকে তারা হ্যাঁ তারা জায়গা রাত্রে কিছু লোক দীর্ঘত্ব কিছু লোক চুরি করার জন্য মন্দিরে আসে আদা বাধাপূর্ণ করার কারণে তাদের উপরে মর্মান্তিক হামলা করে তাদের মাছ ধর এবং শরীর আঘাত করছে করে পালিয়ে চলে গেছে তার মধ্যে একজন লোক সমর্থ করা হয়েছে আর তিনজন সমর্থ করা হয় নাই এ হলো তার তাদের ঘটনা আর আমরা এটা সুস্থ বিচার চাই এটা যেভাবে হোক এটা আমরা সঠিক বিচার চাই আপনার সবাই দেখি রক্তাক্ত অবস্থা কোনো লোকজন নাই শুধু ছিল মুখী মুকিম রে পরে বলছি যে আপনারা কি করবেন সে কোনো সহযোগিতা করলো না সে বলল আপনারা নিয়ে যান ডাক্তারের কাছে সকালবেলা দেখবেন কিন্তু সকাল দশটা বাজে যায় কারো কোনো খোঁজ খবর নাই কেউ কোনো সহযোগিতা এগিয়ে আসে না আমার বাবা লাইট করে সেই জন্য ওই যে ওরা আলো চুরি করা দিয়েছে একজন লোক বাইরে না বাজাই বলতো তো আমরা জানতাম না তো মাইরে খুব বক্তব্য আমরা তো এটা কিছুই পাইতাম না আমার বাবার খোঁজ পরে চৌর চক্রের সদস্যরা তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাদের আঘাত করে পালিয়ে যায় এতে পাহারাদাররা দুজনই গুরুতরভাবে আহত হয় আহত অবস্থায় তাদের প্রথম টেকেরহাট একটি প্রাইভেট ক্লিনিক হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে তাদের রাজের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ঘটনায় এলাকার একটি প্রভাবশালী মহল ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে